আসসালামু আলাইকুম hey guys I am Nazmul from মজার চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো গাইস আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা ভয়ঙ্কর টাইপের ভিডিও বুতুরি ভিডিও পুরা ভিডিওটা বানাইতে গিয়ে আমি সামান্য বয় পাইছি তো কি হয়েছে খেলনি বললি আপনাদের জন্য ভিডিও বানাইতেছি বয় পাইলে পাইছি তো বন্ধুরা আসল কথা হলো যারা প্রবাসে থাকে আরব গল্ফে থাকে তারা একমাত্র এই ভিডিওটার মানে বুঝতে পারবে আপনারা সবাই জানেন যে আরব দেশে সবচেয়ে বেশি জিন বুথ থাকে যারা মাঝরাতে কাম করে যারা গার্ডেনে সন্ধ্যার পরে কাজ করে তাদের সাথে কিন্তু মিল মোহব্বত হয়ে যায় বুথের সবচেয়ে বেশি তো বয়ের কোনো কারণ নাই তারা কিন্তু খুব ভালো একদম মানুষের সাথে চলাফেরা করে আপনি বুঝতেই পারবেন না যেটা মানুষ নাকি জিন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আরব দেশে ভূতের বাড়ি তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে ভিডিও আজকে আরব দেশে ভূতের বাড়ি হে গাইস এখন দুপুর সাড়ে বারোটা আমি শুনছি দুপুরবেলা নাকি সবচেয়ে বেশি বুথ চলাফেরা করে তো আজকের ভিডিওটা যেহেতু বুথ দেখানোর জন্য তো আমি চিন্তা ভাবনা করলাম যে দুপুরবেলায় যাব বুথের বাড়িতে গিয়ে আমি আপনাদেরকে বুথ দেখিয়ে দেব তো এখন রোদ এখন বৃষ্টি আমি তো বুঝতে পারতাছি না কাহিনীটা কি তো আজকে তো যেহেতু নিয়ত করছি আজকে ভূতের বাড়িতে যাব ইনশাল্লাহ আমি আপনাদেরকে আজকে নিয়েই যাব তো গাইস এই গাইস ভিডিও করার সময় আচানক আমার পিছনে একটা লুক এসে গেছে দেখেন ওই যে দেখা যাচ্ছে চারিদিকে জঙ্গল আর জঙ্গল যেদিকে যাইতাছি ওইদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাইতাছি আজকে কিন্তু আপনাদেরকে দেখাই দেবো বু গাইস লুকটা কিছুক্ষণ পরে আবার আমার পিছন থেকে গায়েব হয়ে গেছে oh my god 哇！finally finally এসে গেছি ভূতের বাড়ির সামনে ভয় ভয় লাগতেছে খুবই ভয়ঙ্কর জায়গা ওই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ভূতের বাড়ি কিন্তু আমি ওদিকে তাকাচ্ছি না ভূতেরা যদি মাইন্ড করে সেজন্য ওদিকে তাকাচ্ছি না আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব একটু অপেক্ষা করেন আমি তো আপনাদেরকে দূর থেকে দেখাতে পারি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ঘরটা বানানোর পরে এখন পর্যন্ত আজও পর্যন্ত কোনো মানুষ এই বাড়িতে থাকতে পারে না কেউ যদি এই বাড়িতে শুইতে যায় বা ঘুমাইতে যায় সাথে সাথে তাকে ওই যে উপরের জানলা দিয়ে লাত্তি মেরে এখানে ফেলে দেয় খুব ভয়ঙ্কর একটা জায়গা কিন্তু ভূতের বাড়িতে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে রাখছি অবশ্যই আমার মজার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন নাহলে কিন্তু আমি আপনাদের বাড়িতে ভূত পাঠিয়ে দেব তো বন্ধুরা চলুন সামনে আস্তে আস্তে আগাই ও মা ও মা ও মা oh my god inside oh no no no no no no ওই ওই ওই ক্যা কর দিয়া ও ওই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সালাম